আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ টেন থেকে উইন্ডোজ ডিফেন্ডার অফ করে উইন্ডোজ ডিফেন্ডার হলো একটি অ্যান্টিভাইরাস যেটা উইন্ডোজ টেনের সাথে থাকে এটা মূলত আমরা অনেক সময় দেখি আমাদের অনেক অ্যাপ ইনস্টল হয় না সেক্ষেত্রে আমরা এটা অফ করে দিয়ে তারপর আমরা অ্যাপ ইনস্টল করব আমরা টেম্পোরারিভাবে অফ করার জন্য আমরা শুরুতে স্টার্ট অপশন থেকে আমরা সেটিংস সেটিংস যাব সেটিংস থেকে আমরা আপডেট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব ক্লিক করার পর সাইট মেনু থেকে আমরা পাবো Windows update delivery optimisation Windows security Windows সিকিউরিটিতে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের একটি অপশন আসবে এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে আমরা ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনে ক্লিক করব দেন ক্লিক করার পর আমরা এখান থেকে যাব virus and threat protection setting তার নিচে যে ম্যানেজ সেটিংসটা আছে এখানে ক্লিক করব এখান থেকে আমরা দেখব রিয়েল টাইম প্রোটেকশন এটা অন আছে আমরা যদি টেম্পোরারি ভাবে অফ করতে চাই তাহলে এটা অফ করে দেব এটা টেম্পোরারি ভাবে অফ করার জন্য আমরা যদি পার্মানেন্ট ভাবে উইন্ডোজ ডিফেন্ডার অফ করতে চাই তাহলে আমরা সার্চ বার থেকে আমরা এডিট অপশন এডিট গ্রুপ পলিসিতে যাব এখান থেকে আমরা চারটার অপশনের যে কম্পিউটার কনফিগারেশন যে তিনটা অপশন আছে এই তিনটা অপশনের ভিতরে লাস্ট অপশন যেটা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের একটা অপশন শো করেছে এখান থেকে অনেক অপশন আছে এখান থেকে আমরা লাস্ট যে অপশন তার উপরে অপশন উইন্ডোজ কম্পোনেন্টস এখানে আমরা ডাবল ক্লিক করব এখান থেকে আমরা অল্প কিছু নিচে যে আমরা দেখব উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস এখানে আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর আমাদের কিছু শু করে ফাইল শু করেছে এখান থেকে আমরা turn off Windows Defender antivirus যেহেতু আমারটা অফ করা আছে এখানে টার্ন অন লেখা থাকবে এখানে আমরা ক্লিক করব ডাবল ক্লিক তারপর আমাদের একটি ফাইল ওপেন হবে এখানে আমাদের শুরুতে লেখা থাকবে নট কনফিগার এটা আমাদের ক্লিক করা থাকবে আমরা যদি পারমানেন্ট ভাবে ডিসেবল করতে চাই তাহলে আমরা এখানে ডিজেবল্ড ক্লিক করে আমরা অ্যাপ্লাই দিয়ে আমরা ওকে দেব আবার যদি আমরা এনাবল করতে চাই পরবর্তীতে যদি আমাদের খোলার প্রয়োজন হয় তাহলে আমরা এনাবল ক্লিক করে অ্যাপ্লাই করব এবং ওকে চাপ দেব আজকের ভিডিও এ পর্যন্তই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন